প্রথমে আমরা দেখি ইমেজ মেনু বার থেকে ইমেজ লিস্ট আইটেমকে দেখি মেনু বারে যেগুলো আইটেম আছে এগুলোকে একটা করে ট্যাব বা লিস্ট আইটেম বলা হয় আমরা লিস্ট আইটেম থেকে প্রথমেই দেখি মুড মুডে গিয়ে দেখবেন যে কয়েকটা মুড আছে গ্রে স্কেল মুড আছে আট জিবি সিএমআইকে ল্যাব অনেকগুলো আছে আমাদের গ্রে স্কেল আট জিবি আর সিএমআইকে এই তিনটাই লাগবে আমি তিনটা নিয়ে আলোচনা করছিলাম গ্রে স্কেল মানে সাদা কালো আট জিবি মানে রেড গ্রিন ব্লু আর সিএমআইকে মানে সায়ান ম্যাজেন্ডা ইয়োনো ব্ল্যাক এটা নিয়ে আলোচনার কিছু নাই নিচে আছে হচ্ছে কালার বিট আমরা সবসময় এইট বিট এইট বিট থেকে আমরা সবসময় সিলেক্ট রাখবো কিছুক্ষণ চলার পরে ও শীতকাল থামাই দেবে সমস্যা নাই তারপরে আছে কি অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে অনেকগুলো বিষয় আছে অ্যাডজাস্টমেন্টে অনেকগুলো বিষয় আছে লেভেল নিয়ে আমরা আলোচনা করছিলাম ব্রাইট এবং কন্ট্রাস্ট ব্রাইট বাড়বে এবং কন্ট্রাস্ট কমবে বাড়বে কন্ট্রাস্ট কমবে বাড়বে কি হাইলাইট মিডটোন এবং শ্যাডো আমরা দেখছিলাম না এর যে এর যে কালারের যে ভ্যারিয়েশন আছে উজ্জ্বল এবং লাইট এই দুটার ভিতরে কম্বিনেশন করে ব্রাইট করে কি যে পুরোটা ধরেই হচ্ছে গিয়ে সবগুলো কালারকে কালারের ভিতরে লাইট দিয়ে দেয় এবং সবগুলোর ভিতর থেকে লাইট কমায় দেয় কিন্তু কন্ট্রাস্ট করে কি যে দুইটা ভেতরের যে কালার আছে সে কালারটাকে কম বেশি করায় দেয় কালার বাড়বে এবং কালার কমে যাবে অ্যাডজাস্টমেন্টের ভিতরে আরও পাবো আমরা লেভেল পাবো কাপস পাবো কাপস খুব গুরুত্বপূর্ণ বিষয় কাপস নিয়ে একদিন পুরো দিনে আলোচনা করা উচিত কার্ভটা রেখে যাব তবু একটা আইডিয়া দেই কার্ভসের হচ্ছে গিয়ে এখানে RGB red green blue কয়েকটা পাবেন অপশন শুধু আর জিবিটাই সিলেক্ট করে রাখি রাখার পরে দেখবেন ওপরে একটা পয়েন্টার আছে নিচে একটা পয়েন্টার আছে এটা যখন আমরা ওপর নিচ করতেছি কি হচ্ছে কালার চলে যাচ্ছে যখন ওপরে নিয়ে আসতেছি মানে এখানে ডার্কনেস হচ্ছে এবং লাইটটা আসতেছে আর এখানে যদি আমরা ওপর নিচ করি তাহলে কি হবে ওপরে হোয়াইট যাচ্ছে নিচে কালারটা ফেরত আসতেছে ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে ইয়া নিয়ে আলোচনা করছিলাম কি ওই ব্রেন মুড নিয়ে না ব্রেন মুড নিয়ে আলোচনা করিনি যখন এই দিক নিয়ে আসতেছি ডানে পামে করতেছি তখন দেখেন যে নিচের একটা ইনপুট একটা ইয়ে আছে এই ইনপুটটা বাড়তেছে নিচে যখন হ্যাঁ দেখেন এই ডার্ক শ্যাডোটাকে বাড়াচ্ছে শ্যাডোটাকে বাড়াচ্ছে শ্যাডোটাকে বাড়াচ্ছে বাড়াইতে বাড়াইতে একেবারে শ্যাডোটাই গিলে গেছে সব কিছু আর এটাকে যদি আমরা উপর দিক থেকে এইদিকে করি তাহলে কি হচ্ছে হাইলাইটটাকে বাড়াচ্ছে আমরা হাইলাইট মিডটন শ্যাডো আলোচনা করছিলাম না হ্যাঁ। এই হাইলাইটটা বাড়াতে বাড়াতে এইরকম করতেছে এই যে চার পাশের যে কম্বিনেশন আছে এই কম্বিনেশনটা কন্ট্রাস্টের জন্য খুব চমৎকার কাজে লাগে এর সবচেয়ে সেরা প্যাটার্ন হচ্ছে এস প্যাটার্ন এস প্যাটার্ন তৈরি করার জন্য আমরা কি করবো প্রথমে করব কি দূরে একটা একটু দূরে একটা ক্লিক করব লাইন বরাবর এই দূরে একটা ক্লিক করব লাইন বরাবর এবং মাছ বরাবর একটা ক্লিক করব ঠিক আছে এই লাইনটাকে একটু উপরের দিকে দেই এটাকে একটু নিচের দিকে দেই একটা এস প্যাটার্ন আসলো না আমরা এস প্যাটার্নটা খুব মানে জনপ্রিয় এই এস প্যাটার্ন দিয়ে একটু কন্ট্রাস্ট বাড়ানো যায় আরও বহু কাজ আছে এর এর বহু কাজ আছে একটা এখানে আরও অপশন আছে আপনার সিসিতে আরও অনেকগুলো অপশন আছে নিচে দেখবেন একটা হ্যান্ডের একটা ছবি আছে এখানে হ্যান্ডে ক্লিক করার পরে আমরা যে জায়গায় এই কাজগুলো করতে চাচ্ছি দেখেন নিচের দিকে কি শ্যাডো হাইলাইট শ্যাডো হাইলাইট আমি যদি শ্যাডোর দিকে নিয়ে যাই দেখেন একটা বৃত্ত ওই লাইন বরাবর ঘুরতেছে আমি যত শ্যাডোর দিকে যাব ওটা নিচের দিকে আসবে আর আমি হাইলাইটের দিকে গেলে ওই দেখেন ওই বৃত্তটা হাইলাইটের দিকে যাচ্ছে দেখা যায় কি কিছু দেখা যাচ্ছে না স্যার উপরে গেছে একদম পড়ারে হ্যাঁ, এই দেখেন একটা বৃত্ত নড়াচড়া করতেছে হ্যাঁ। আর আমি যদি এখন এই এই মাঝামাঝি একটা জায়গা মিডটনের মতো জায়গায় যেখানে সেখানে ক্লিক করে যদি ধরে ক্লিক করে ধরে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন ওই জায়গাটা হ্যাঁ। কম বেশি হচ্ছে আমার হাইলাইটের কোনো জায়গায় যে যদি আমি একটু কম বেশি করতে চাই তাহলে সেখান থেকেও একটু আমি মানে ব্রাইট কন্ট্রাস্ট এগুলো কমাইতে পারি এটা তো ওখানে কাজ করার থেকে এখানে কাজ করা ইজি ওই হ্যাঁ।, হ্যাঁ এখানে এখানে কাজ করা আমার যেখানে যতটুকু দরকার সেখানে জাস্ট একটু এখানে খুব বেশি কম বেশি করা যাবে না সামান্য সামান্য কম বেশি করে করে এখানে কাজ করতে হয় অনেক ক্ষেত্রে হয় কি আমরা যদি হচ্ছে গিয়া কোনো চুল টুল আমরা যদি কোনো চুল টুলকে ফুটায় তুলতে চাই সেক্ষেত্রে এই কার্ভসটা সুন্দরভাবে কাজ করে ওই তার উপরে নিয়ে গিয়ে ওই চুলের রংটাকে আস্তে করে ধরে একটু কম বেশি করে দিলে দেখা যায় চুলটা ফুটে ওঠে এই কার্ভে অনেক পয়েন্ট তৈরি করতে পারেন অনেক পয়েন্ট তৈরি হয় আর এখান থেকে যদি এটাকে এদিকে সরাই তাহলে কি হবে ওটা ছায়া এসে পড়ে ছায়া এসে এটা হাইলাইটটা আচ্ছা কার্ভস আরও অনেক ব্যবহার আছে এটা নিয়ে পুরো একদিন আলোচনা করা লাগবে প্রত্যেকটা প্রজেক্টে আমরা এই কাজটা করব ইমেজ ম্যানুপুলেশনে তো লাগবেই মানে বড় বড় যারা ডিজাইনার আছে তাদের সবচেয়ে প্রিয় হচ্ছে ইয়া অ্যাডজাস্টমেন্ট টুলস হচ্ছে ওটা কার্ভস কারণ কার্ভস দিয়ে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে একসঙ্গে লেভেল কন্ট্রাস্ট ব্রাইটনেস এগুলো সব কিছু ওরা এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করতে পারে শুধু তাই না কয়েকটা কালার আছে আট জিবি রেড গ্রিন ব্লু আলাদা আলাদাভাবে ওরা নিয়ন্ত্রণ করতে পারে ওখান থেকেই এই জন্য সবাই ওটাই পছন্দ করে ওটাতেই কাজ করে আচ্ছা অ্যাডজাস্টমেন্টের ভিতরে আরও আছে আমাদের এখানে দেখি আমরা এটা হচ্ছে আমরা যখন কোনো ক্যামেরার ছবি টবি নিয়ে আসি সেই ছবিটাকে আমরা একটু ইয়া করে দিতে পারি অফসেট বাড়াই দিতে পারি গ্রামা বাড়াই দিতে পারি এটা আমরা হচ্ছে ইয়া নিয়ে কাজ করব এখানে আছে কিনা জানি না দেখি তো আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিসি আছে কার সিসিতে ক্যামেরো নামের একটা অপশন আছে ওই ক্যামেরো নিয়ে আলোচনা করলে এই জিনিসটা ক্লিয়ার হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর ভিতরে আছে এটা তো এখানে সিসিতে অ্যাড করা যায় এটা হচ্ছে আকারে অ্যাড করতে হয় ফর সিক্স অ্যাড করা যায় এখানে মানে এই ফটোশপে ইনস্টল করতে হবে এর এর ওটারই খুব অল্প অল্প কিছু বিষয় এখানে আছে ইমেজ অ্যাডজাস্টমেন্টে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে যে জিনিসগুলো হিউজ সেটোরেশন পড়বে এটা তেমন পড়বে না এটা দরকার নাই হিউজ সেটোরেশন পড়বে অ্যাডজাস্টমেন্টের ভিতরে আমরা হিউ স্যাটারেশনটা দেখি হিউ এটা খুব বেশি প্রয়োজন পড়বে হ্যাঁ এখান থেকে আমরা প্রথমে হিউ করতে পারি মানে কালারের রঙের যে ব্যালেন্সগুলো আছে সে ব্যালেন্স অনুযায়ী কালার চেঞ্জ হবে ওখানে যে রঙের ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুপাতে কালারটা চেঞ্জ হবে এটাকে জিরো রাখলে সমতায় থাকে আর এটার মান যখন ডান দিকে নেব প্লাস হবে বাম দিকে নিলে মাইনাস হবে আমি জিরোতেই রাখি আর সেটারেশন যখন বাড়াবো তখন রং বা বৃদ্ধি পাবে আর সেটারেশন যখন কমাবো তখন কালারটা চেঞ্জ হয়ে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেলের দিকে মুভ করবে আর এটা মান জিরো রাখলে স্বাভাবিক পর্যায়ে থাকবে আর এখানে লাইট আছে আমরা এখান থেকে লাইট বাড়াতে পারি কমাইতে পারি একটু অনেক ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের জন্য একটু দরকার পড়ে এছাড়া ওই একইভাবে এটাও কাজ করে সেটারেশনের কোনো জায়গায় যদি নির্দিষ্ট জায়গায় যদি সেটারেশনটাকে আমরা কম বেশি করতে চাই তাহলে যে নিচে হ্যান্ডেলের মতো একটা হাতের একটা আঙ্গুলের চিহ্ন আছে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে জাস্ট সেই অংশে নিয়ে গিয়ে যদি আমরা একটু সেটারেট করি সেই অংশটা একটু ওই অনুপাতে সেটারেট হয়ে যাবে ওই কালারটা ধরে ও সেটারেট করে নেবে হ্যাঁ আমরা যদি হিউ অ্যান্ড সেটের ইমেজে যাই অ্যাডজাস্টমেন্টে যাই হিউ অ্যান্ড সেটুরেশনে যাই গিয়ে দেখবেন নিচে অনেকগুলো কালার আছে কালার টুলস আছে এই কালার টুলস আছে দেখবেন তখন হচ্ছে গিয়ে এ করে কি কালারের টোনগুলো এখানে ধরা আছে সবগুলো নিচে আমি হ্যান্ডেলটা ক্লিক করি ক্লিক করার পরে যে কোনো এক জায়গায় ড্র্যাক করি দেখেন দেখেন এখানে নিচে কিন্তু একটা অপশন পড়ে গেল দেখছেন মানে কোন ধরনের রঙের ওপরে এই প্রভাব ফেলবে সেটা এখান থেকে নির্ণয় করা যায় আমরা এখান থেকে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি সেই অনুপাতের কালারের কালারকে ও সেটারেট করে নেবে মানে সাদা কালো একটু করে দেবে হুম সেটা এই এই যে কন্ট্রোলার হ্যান্ড কন্ট্রোলার দিয়ে খুব সুন্দর করা যায় যে কোনো জায়গাকে আমি ধরে এখান থেকে আমি কম বেশি করাই দিতে পারি এই যে এখানে সেই স্কাইয়ের ভিতরে আমি নিছি না স্কাইয়ের মতো যে রঙটা আছে সেখান থেকে এ ধরছে বেশি এখান থেকে আমরা কম বেশি করাই দিতে পারি সেটারেশন ইয়ে করে কম বেশি এখান থেকে আমরা করতে পারি এখান থেকে কমে গেছে সেটারেট হয়ে গেছে জিনিসটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে আছে কি কালার ব্যালেন্স কালার ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যদি এর ওপরে কোনো ছবি নিয়ে আসি child open পেছন uh, থেকে নিয়ে আসি কোথায় আছে আমাদের এখানে তো মনে করেন যে আমি এই ছবিটা নিয়ে আসলাম এটাকে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি তো কুইক সিলেকশন দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করে নিলাম ঠিক আছে এই চুলগুলো লেওয়া নেওয়ার জন্য কি করব রিফাইনেজ রিফাইনেজে গিয়ে এই যে যে জায়গাগুলো দেখাচ্ছে আলাদা চুল সেই জায়গাগুলো ব্রাশ করে দেব ঠিক আছে সেই জায়গাগুলো আমরা ব্রাশ করব আর চুলের পাশ দিয়ে একটু ব্রাশ করি মানে প্রত্যেকটা চুলই নিলাম আমরা মোটামুটি সব চুল চলে আসছে যে জায়গায় একটু ইয়ে আছে সেটা আর একটু ব্রাশ করে দিই মোটামুটি চলে আসছে ওকে এখান থেকে আমরা কপি করব কপি কিভাবে করব control shift C control alt C control shift C বোধ হয় আচ্ছা এখানে নিয়ে এসে পেস্ট করি তো দেখি হয় কপি হয়নি কন্ট্রোল অল্টার সি না কন্ট্রোল শিফট সি হয় ও সরি একটাই লেয়ার আছে তো দিলাম কপি করলাম নিয়ে আসলাম কিন্তু দেখেন নিচের যে কালারের রেঞ্জ আছে তার সঙ্গে এটা মানাচ্ছে না এটা কি হয়েছে যে এটা একটা দুপুরবেলা তোলা ছবি আর নিচে হয়ে গেছে হচ্ছে বিকালের ছবি বিকাল আর দুপুরের কালার তো একরকম না তার মানে এটাকে আমার কালার ব্যালেন্স <clears throat> করতে হবে কালার ব্যালেন্স করার জন্য আমরা করব কি কন্ট্রোল বি চাপবো কিংবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স ঠিক আছে গিয়ে এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে গিয়ে শ্যাডো ছায়া একটা মিড টন একটা হাইলাইট একটা শ্যাডো নেই মনে রাখবেন যখন আপনি রেডের দিকে যাবেন রেডের দিকে যখন যাবেন সেটা ওয়ার্ম হবে গরম মানে দুপুরের বিষয় যখন নিচেরটা ইয়েলোর দিকে যাবেন তখন সেটা ওয়ার্ম হবে দুপুরের বিষয় কিন্তু এগুলো যদি উল্টা দিকে যাই আমরা তখন দুপুর থেকে বিকেল বা ভোর বা রাতের দিকে হ্যাঁ, যাবে এগুলোকে একটু এই দিকে সরায় দেব ঠিক আছে আমরা শ্যাডো দিলাম এবার একটু মিডটন দেই মিডটনটাকেও একটু এইদিকে দেই এটাকে একটু এইদিকে দেই ঠিক আছে এখন হাইলাইটটাকেও দেই একটু এইদিকে দেই একটু এইদিকে দেই হ্যাঁ আর ম্যাজেন্টাতে হাতে দিচ্ছি না ম্যাজেন্টাতেও আমরা হাত দিয়ে একটু গ্রিনের মতো ভাব করে দিতে পারি কিংবা যেটা দরকার আর কি নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে যেটা লাগে আমরা সেটাতে একটু দিয়ে দিতে পারি একটু উনিশ বিশ করতে পারি একটু উনিশ বিশ করে দিতে পারি ছবিতে যখন কখনো যদি হচ্ছে ম্যাজেন্টার পরিমাণ বেশি থাকে তখন সেটা কমায় দিয়ে একটু উনিশ বিশ করে এখানে দেয়া যেতে পারে তো এখানে হচ্ছে দেখেন কন্ট্রোল ভি এই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এই ছবিটাতে হচ্ছে গিয়ে ওয়ার্ম বেশি মানে দুপুরের ইয়েটা বেশি আচ্ছা, আসছে আর এখানে আমি সেটাকে বিকালের মানে ভিতরে নিয়ে হ্যাঁ। আসলাম কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে আমার বিকালের ছবি আছে ঠিক আছে এইভাবে আমরা কালার ব্যালেন্স করে করে ইমেজ ম্যানিপুলেশনের কাজ করব অ্যাডজাস্ট করেনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু অ্যাডজাস্ট করে না তার জন্য আমাদের বুদ্ধি আছে আমরা সেটা হ্যাঁ একবার কাজ করছিলাম না ভুলে গেছে ব্রাশ দিয়ে কাজ করছিলাম তো আমরা স্তরে আমাদের উল্টা হবে যে না আচ্ছা আমরা কন্ট্রোল শিফট আই যদি চাপি তাহলে কি হয় সিলেকশনটা উল্টে যায় তারপরে আমি কালো করে দিলাম চার পাঁচটা তার মানে কি চার পাশে নাই ভিতরেই শুধু আছে এখন আমি করব কি এই যে লেয়ারে অল্টার চেপে এই ক্লিক করব মাস্ক ক্লিক করার পরে কি হলো এইরকম হচ্ছে আসলো না আমরা অ্যাশ দেখতে পাচ্ছি কোনগুলো যেগুলো এখানে হালকা আছে তাহলে আমরা কি করতে পারি এখন আমরা ব্রাশ টুলসটা সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখানে কি করব ওভারলে করব ওভারলে করার পরে এই দিক দিয়ে দেখেন কি হয় ওই অ্যাশগুলো চলে গেছে হ্যাঁ। এটা অপাসিটি টপাসিটি নিয়ন্ত্রণ করে আরো সুন্দর করে ধরে ধরে আচ্ছা, ধরে ধরে নিখুঁত করে এটা ব্রাশ করতে হবে এটা শুধুমাত্র কালো খুব কালো এবং খুব সাদাকে রাখবে আর বাকিগুলাকে নাই করে দেবে ঠিক আছে এরপরে আমরা লেয়ারে সিলেক্ট করি দেখেন ওগুলো চলে গেছে স্যার স্যার স্যার এটা এটা আবার বলেন যে হচ্ছে চুলের হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা তো এইরকম হ্যাঁ। আমি করলাম কি কন্ট্রোল চেপে এর ভেতরে ক্লিক করলাম তাহলে সিলেকশন হলো না ক্লিক ক্লিক করলাম লেয়ারের যে ছবি আছে লেয়ারের নামের পাশে যে ছবিটা আছে এই ছবিতে আমি ক্লিক করলাম এটাকে বলে লেয়ার থাম্বনেইল এটাকে ক্লিক করলাম ক্লিক করে পরে ওটা গোটা সিলেক্ট হয়ে গেলো আমি কন্ট্রোল চেপে ক্লিক করছি সিলেক্ট হয়ে গেল এখন এটাকে আমি লেয়ার মাস্ক করবো অ্যাড লেয়ার মাস্ক আছে না ক্লিক হ্যাঁ। করলাম তাহলে কি হলো ভেতরে হ্যাঁ ভেতরে সাদা বাইরে কালো হলো এখন অল্টার চেপে যদি এখানে ক্লিক করি তাহলে কি হয় ওই মাস্কে ক্লিক করলাম তাহলে এটা আসলে আমার অল্টার চেপেও ক্লিক করার দরকার নেই আমি শুধু আপনাদের বোঝানোর জন্য ওখানে নিয়ে গেছি আপনি শুধুমাত্র এখানে মাস্কে ক্লিক করবেন এখানে ওভারলে রাখবেন তারপরে যে ব্রাশ নিয়ে ব্রাশের অপাসিটি কিংবা ফ্লো একটু কম বেশি করে নিয়ে যেটা ভালো হয় হ্যাঁ। তারপরে ব্রাশ ছোট টোটো করে নিয়ে নিখুঁতভাবে এর উপর ব্রাশ করতে থাকবেন যাচ্ছে যে জিনিসগুলো সুন্দর ওইভাবে বেশি সুন্দর এখানে যে ফ্লো কমায় দিছে আপনি এইভাবে করেন একবারে চলে যাবে ওইভাবে কি এইভাবে কি একই কাজ করবে বুঝতে পারছেন এটা আরও নিখুঁতভাবে আপনারা করতে পারেন সময় নিয়ে সুন্দরভাবে এইভাবে আপনারা রেখে দিতে পারেন ডিলিট করে দিতে পারেন হ্যাঁ, অত নিখুঁত হয়নি কারণ ওখান থেকে আমরা রিফাইনেজ বারবার করছি রিফাইনেজ করার সময় আমরা তার আহুরা গোড়া করছি এখানে যেখান থেকে আমরা নিয়ে আসলাম কোথায় সেটা এই যে এখানে রিফাইনেজ যখন করছি না তখন আমরা তাড়াহুড়ো করে করছি এখান থেকে যখন আমরা কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করছি ঠিক আছে কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রিফাইনে যে গেলাম রিফাইনে যে যাওয়ার পরে যখন আমরা ব্রাশ করছি নিখুঁতভাবে করিনি আমরা আমরা মানে হরে গড়ে করছি আমরা নিখুঁতভাবে যদি একটু সুন্দর করে ব্রাশগুলো করতাম আরও সুন্দর হতো ধরে ধরে সুন্দর করে একবারের বেশি দ্বিতীয়বার ব্রাশ করা যাবে না তাহলে ওই রকমই আসিয়া যাবে হ্যাঁ এই পাঁচ দিন একটু ভাবে আস্তে আস্তে ব্রাশ করবো এটা আরো সময় নিয়ে করতে হবে আমি জাস্ট দেখানোর জন্য করলাম ওকে ঠিক আছে এইভাবে আমরা কাজটা করতে পারি এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালারটা ইয়ে করে দিতে পারি তাই না হ্যাঁ অবশ্যই পারি এখান থেকে এখানে এখানে ক্লিক করে অল্টার চেপে ক্লিক করলে একেবারে এটা চলে আসবে হ্যাঁ। আর আচ্ছা, যদি অল্টার করেন আর এখানে ক্লিক করলে এটা আসবে ঠিক আছে এখান থেকে আপনারা ওই ওই একইভাবে মাস্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্রাশ টুলস নেবেন নেওয়ার পরে এখানে ওভারলে করবেন ওভারলে করবেন আর এটাকে সফট করে দেন একটু আমি হার্ড করে দিয়ে করছি তো এটাকে সফট করে দিয়ে পারেন তাহলে রেজাল্ট আরও ভালো আসবে বুঝতে পারছেন সফট করে দিয়ে করলে ব্রাশের যে হার্ডনেস আছে এটাকে হার্ডনেসটা আমি বেশি দিছিলাম একেবারে সবগুলো ওই জন্য সাইড থেকে ডিলিট হয়ে যাচ্ছে অনেক চুলি থাকতেছিল না এটা সফট করে দিয়ে কাজ করে দেখেন রেজাল্ট আরও ভালো আসবে একটা একটা চুল আলাদা আলাদাভাবে দেখেন অনেকগুলো আছে হ্যাঁ এটাকে আমরা এখন কপি করে নিতে পারি কন্ট্রোল সি আর এখানে নেব কি করে এটা ডিলিট করে দেয় কন্ট্রোল ভি থাকলো আরো আরো কাজ করে না ওই যেখানে হ্যাঁ, খুশি করেন সমস্যা হ্যাঁ, নেই যেখানে খুশি করেন ওই রেজাল্ট হ্যাঁ, রেজাল্ট ভালো করার জন্য আপনি আরো আরো কাজ করেন সমস্যা নেই মানে প্রক্রিয়া এটাই আপনি সময় নিয়ে করেন এখানে আর সময় নেব না আমি এটা কালার ব্যালেন্স তো বুঝলেন হ্যাঁ। আরেকটা জিনিস বুঝাই দেই যে এখানে যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতেছি এখানে এটাকে বলা হয় ইমেজ অ্যাডজাস্টমেন্ট কিন্তু এখানে লেয়ারের নিচে সেইগুলোই আছে এটাকে বলা হয় ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সুবিধা কি সুবিধা কি সুবিধা হচ্ছে কি যে এখান থেকে আমরা মাস্ক করে কাজ করতে পারি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলে আমরা মাস্ক করে কাজ করতে পারি ধরেন আমরা হিউ অ্যান্ড সেটুরেশনের হচ্ছে গিয়ে এটা নিলাম হুম এখানে এটাকে আগে কপি করে নেই লেয়ারটাকে কপি করি কন্ট্রোল জি হিসেবে কপি করে নিলাম লেয়ার এখন এটাতে আমি হিউ অ্যান্ড সেটুরেশনের একটা ইয়ে নেই এখানেতে দুইটা জিনিস আমরা দেখবো একটা হিউ অ্যান্ড সেটুরেশন নিলাম নিয়ে এটাকে সেটুরেট করে দিলাম এটা কি হলো পুরোটাই সেটুরেট হয়ে গেল ঠিক আছে দেখেন হিউ অ্যান্ড সেটুরেশনের একটা লেয়ার তৈরি হয়েছে পরে সাদা কালোর জন্য এখানে যদি ডবল ক্লিক করি তাহলে এখানে এই প্রপার্টিসগুলো চলে আসবে এখান থেকে আমরা এখানে আবার ওই নিয়ন্ত্রণ করতে পারবো সেটারেশন কমায় দেওয়া আছে না এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আর কি ঠিক আছে এটা এখন দেখেন এটা দুইটা লেয়ারের ওপরেই প্রভাব ফেলতেছে সেটারেশনটা দুইটা লেয়ারের ওপরেই প্রভাব ফেলতেছে ঠিক আছে হ্যাঁ। এখন যদি আমি একটা লেয়ারের উপর প্রভাব ফেলতে চাই তাহলে কি করতে হবে না চোখ তুলে দিতে হবে না জাস্ট এই দুই লেয়ারের মধ্যবর্তী যে লেয়ারের উপরে আমি প্রভাব ফেলতে চাই দুই লেয়ারের মধ্যবর্তী কাটসারটা নিয়ে গিয়ে অল্টার চাপবো তারপরে একটা অ্যারো চিহ্ন আসবে তারপরে ক্লিক করব এটা এই লেয়ারের চাইল্ড হয়ে গেল শিশু এটা প্যারেন্ট এটা চাইল্ড এই এই লেয়ারের কোনো লেয়ারের কোনো লেয়ারকে যদি আমরা চাইল্ড বানাতে চাই জাস্ট দুটার মাঝখানে কারসার নিয়ে গিয়ে অল্টার চেপে ক্লিক করলে ওটা ওটার চাইল্ড হয়ে যায় আপনি তো বললেন হচ্ছে কারসার এই তো মানে কি বুঝিনি শিপ চেপে নাকি জানি অল্টার চেপে অল্টার এই দুই লেয়ারের মধ্যবর্তী কারসার বুঝেন না এখানে দেখাই দিতে হবে না স্যার বুঝতে পারছি আমি শুনছি এখানে গিয়ে দুইটা কার মাঝখানে যদি নিয়ে যান তাহলে একটা কার্সার আসবে হ্যাঁ। এই কার্সারে ক্লিক করলে এটা এর চাইল্ড হয়ে গেল এখন ও দেখেন ও নিচেরটার উপর প্রভাব ফেলেনি ফেলছে শুধুমাত্র উপরেরটার উপরে এখন এখানে দেখেন একটা সাদা চিহ্ন আছে না সাদা লেয়ারের এটা লেয়ার মাস্কের অপশন তো তার মানে কি আমি এর পাশে যদি কালো রং করে দেই ব্রাশ দিয়ে তাহলে কি হবে এই যে ওভারলে হয়ে আছে যে তাহলে কি হবে আমি যেটুকু অংশ শুধু চাই সেইটুকু অংশই শুধু থাকবে বাকি অংশ এখানে ওর উপর প্রভাব ফেলবে না হিউম্যান সেটারেশনটা তাই না এটাকে আমার ইয়া করা আছে এখান থেকে দেখে না শুধুমাত্র এই অংশটুকুই সাদা কালো হয়ে আছে আর বাকি অংশটুকু আমি করছি কি কালার করে রাখলাম হ্যাঁ। এটা শুধুমাত্র এই মাস্ক এবং লেয়ার নেয়ার ফলে হয়েছে কিন্তু আমি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতাম এই কাজটা করা যেত না সব অংশই কালার হয়ে যেত এই জন্য আমরা কাজ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই কাজ করি এখান থেকে লেয়ারে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এই জিনিসগুলো নেই হিউ সেটারেশন হোক কালার ব্যালেন্স হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক ঠিক আছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নেই এবার এখান থেকে ঠিক আছে সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে এই ছবিতে এই ছবিতে যেখানে এটা ছিল মানে কোন কোন কালার ছিল রেড ইয়েলো গ্রিন এই এটা বোঝার জন্য আমাদের একটা ফুলের বাগান নিয়ে আসা উচিত দেখি পাই নাকি ফাইল ওপেন ডাউনলোডের ভিতরে থাকার কথা তো আছে হ্যাঁ থাকার কথা ফুলের বাগান আপনাদের দিলাম না হ্যাঁ, কোথায় সেটা এখানে দিছেন ডিলিট ছিল ডিলিট হয়ে গেছে বোধহয় আচ্ছা আমরা ডাউনলোড দেই কয়েকটা রং আছে না এখানে কয়েকটা রং আছে দেখি এখানে অনেকগুলো আছে এটা এত ছোট ছবি তাহলে হয় হ্যাঁ, একটু বড় বড় ছবি খুঁজবেন কিভাবে টু সাইজ লার্জ এ এখন বড় ছবি খুঁজে বের করবে এখান থেকে মানে হরেক রকমের কালার আছে যেটাতে মানে এখানে কয়েক রকমের কালার দেখতেছি আমি হ্যাঁ। এবং সাইজটা বড় আছে হ্যাঁ, দেখি তো যাওয়া যায় ওরে বাবা কোথায় এর সাইজ এত ছোট সাইজে খুব বড় হিসেবে দেখাচ্ছে কি জানো স্যার নিচের ওইটাতে এটাতে হ্যাঁ, হ্যাঁ। লাল আছে হোয়াইট আছে পিঙ্ক আছে আচ্ছা এটাও হবে যদি বড় পাওয়া যায় এর যদি এ হ্যাং হয়ে গেল কি জন্য এ হ্যাং হয়ে গেছে এই ছবিটাই নেই কপি ইমেজ ওইটা আসুক ততক্ষণ এটা দিয়ে দেখি কন্ট্রোল ভি ঠিক আছে আমরা কি করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটাকে উপরে নিয়ে যাবো ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটাকে আমরা উপরে নিয়ে যাব এই ছবিটাকে আমি বড় করে দিই বড় করতে তো সমস্যা নাই বড় করে দিলাম দেখেন এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখানে ডবল ক্লিক করার পরে এই প্রপার্টিসগুলো আসবে প্রত্যেকটারই এরকম প্রপার্টিস আছে এর প্রপার্টিস এখানে চলে আসলো কিসের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটার প্রপার্টিস এখানে আসলো আমি যদি দেখেন রেডটাকে এখন লাইট করি দেখেন এখানে লাল রং যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো লাইট হচ্ছে এখানে হলুদ রং যেখানে যেখানে আছে সেটা লাইট হচ্ছে যেখানে যেখানে সবুজ রং আছে দেখেন সেটা লাইট হচ্ছে কিন্তু সেই কালারটা আসছে কালার না আমরা এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ হ্যাঁ। করতেছি এটা যদি আমরা তো ফার্স্টে কি করছিলাম ভুলে গেলাম আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করতেছি আমরা অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করার পরেও দেখা যায় যে জায়গায় একটু উজ্জ্বল দরকার যে রংগুলোতে একটু উজ্জ্বল দরকার সেই জায়গায় আমি রং দিতে পারতেছি না মানে একটু উজ্জ্বল করতে পারতেছি না সেই জায়গায় আমরা এই রকম এখানে একটু আমরা ধরে ধরে দেখেন যে এই ইফেক্টগুলো যেখানে আছে হয়তো আমার ধরেন যে এই ছবিটা আছে ছবিটার ভিতরে আমার ফোকাস জায়গা যে জায়গায় একটা ছেলে নীল রঙের জামা পরে আছে ওটাই আমি ফোকাস করব সেক্ষেত্রে ওটাকে উজ্জ্বল করে দেবো আমি হ্যাঁ, আর বাকি সবগুলোকে ডার্ক করব তাহলে ওই নীল রংটাকে আমি ফোকাস করলাম একটু লাইট করে দিলাম আর বাকিগুলোকে ডার্ক করে দিলাম তাহলেই হবে না ও ফোকাস হয়ে গেল আমি এই ফুলটাকে অন্যগুলোকে আমি ডার্ক করে দেবো এখন যদি এটা কালারিং এ যান তাহলে কি রেড কালারটা বেশি গ্লো করবে না এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর বিষয় শুধু এই যে হিস্টোরি ব্রাশ টুলস না না না মুছে ফেলা যাবে কি জন্য এই যে আপনি না না এই যে ইমেজ মুড হ্যাঁ গ্রে স্কেল করলাম প্লাটিন করলাম ঠিক আছে গ্রে স্কেল করে দিলাম সব কিছু ইমেজ মুড আর জিবি যেমন ওনার মনে আছে আবার আর জিবি করলাম করার পরে হিস্টোরি ব্রাশ টুলস নিলাম হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে আমরা এই টুল ব্রাশ কোনটা সেট হয়ে আছে এটাকে ছোট করি এখন যেটার উপর দেব সেটার কালার ফেরত আসবে ঠিক আছে কেন আসতেছে না না না ওভারলেট ওভারলেট অপাসিটি আছে এখানে অপাসিটি হয়ে আছে এখানে ও নিচের হচ্ছে সমস্যা যে নিচে যে ইয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে একটা ছবি হিস্টোরি আছে ও চলে আসতেছে তাহলে আমার এটা কি করতে হবে আসলে আমার করতে হতো কি এখান থেকে এই ছবিটাকে সেভ করতে হতো সেভ ইমেজ সেভ ইমেজ করলাম এখন এই ছবিটাকে আমার ওপেন করতে হতো ফাইল হ্যাঁ, ওপেন কোথায় গেল এই ছবি আচ্ছা এটাই দেখায় ওটার টাইম নাই এখন আর এটাকে প্রথমে কি করব ইমেজে গিয়ে মুডটাকে সাদা কালো করে দেয় আবার ইমেজে গিয়ে মুডে গিয়ে আর জিবি করবো তারপরে হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে শুধু আমি এটাকে লাল করব একটু এরকম ইয়ে দেই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে হবে এই তো হলো ঠিক আছে এটার উপরে কালার দিতে পারবেন না কালার তো শিখেছি এই তো হলো এটা বুঝলাম অন্য কালার কেন সলিড কালার সলিড কালার দাও সেখানে এখান থেকে প্রথমে তো সলিড কালার ও এটা দেখাইনি না তো সলিড হ্যাঁ। কালার দেখানো হয়নি তাহলে ওটা করবেন কিভাবে হ্যাঁ। তবে কালার রিপ্লেসমেন্টটা দেখায় দেয় প্রথমে দেখেন ব্রাশ টুল সিলেক্ট করার পরে দেখেন এখানে কালার রিপ্লেসমেন্ট টুলস আছে এখানে যে কালার থাকবে ও সেই কালারে রিপ্লেস করে দেবে আপনার রঙকে করতেছে শুধু যে কালার সিলেক্ট করে দিবি ওটা আবার সার দেখাচ্ছে দাদা হার্ডনেসটা কমায় দেয় ওই জন্য স্ট্রং বেশি হয়ে গেছে হয় হ্যাঁ। এখানে শুধু ব্রাশ করুন বড় করে দেয় সময় বেশি লাগতেছে এইভাবে শুধু কালার রিপ্লেসমেন্ট করতে পারবেন নিখুঁতভাবে একটু ছোট করে নিয়ে করলে নিখুঁত হয় আর কি সব জায়গার ভিতরে রংটা প্রবেশ করে বড় করলে সব জায়গার ভিতরে রং প্রবেশ করে না কালার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কালার রিপ্লেসমেন্ট করতে পারবেন এটা কোনো ব্যাপার না আপনি সলিড কালারের কথা কি দেখাচ্ছিল আমাকে সেটা দেখায় আমি কি কোথায় থেকে কোথায় আসলাম স্যার আমরা ফার্স্ট হ্যাঁ এটা গেল আমি শেখাচ্ছিলাম কি হিউ স্যাচুরেশন পরে colour balance black and white শেখাচ্ছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইটের এখানে দেখবেন এখানে একটা অপশন নাই কিন্তু যেটা এখানে পাবেন এটাকে প্লেয়ারটাকে কন্ট্রোল যে যে কপি করি এখান থেকে দেখি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আছে নাকি অপশনটা এখানে শিওর না থাকতেও পারে নাও পারে আছে এই যে টিন্ট যেটার নাম টিন্ট এখানে টিন্টে যদি ক্লিক করেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কালার বক্স আসবে এখানে কালার বক্সে যদি সিলেক্ট করে দেন যে কোনো কালার তাহলে কি হয় ওই কালারটা হলো কি যে আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইটের ব্ল্যাক রাখলাম এখানে হোয়াইটটা থাকলো এগুলো তো ওই ব্ল্যাকের বদলে এটাকে ডার্ক কালার মানে শ্যাডোটা এ নিল হাইলাইটটা হ্যাঁ। এরই খুবই হালকাটা দিল এখানে আমরা হিউ ইয়ে করে হিউ ইয়ে করে এখানে কালারটাকে চেঞ্জ করতে পারেন হ্যাঁ আর এখান থেকে আপনার ওই আগের যে সেটারেশন দেখলেন সেই স্যাচুরেশনটাও এখান থেকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট মানে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে দরকার পড়ে কখন দেখবেন যে আপনার অনেক সময় করতে হয় কি যে ডিজাইন করতেছেন একটা ব্যানার কিংবা পোস্টার ডিজাইন করতেছেন সেখানে লাল রঙের আধিক্য বেশি সেখানে ছবিতে এই কালারটাকে প্রবেশ করায় একটু সাদা কালো রাখে এই কালার ওই কালারটা রেখেই আপনার হচ্ছে এই আবরণটা হালকা করে দিবেন তাহলে সুন্দর লাগে আপনি ব্যানার ট্যানার পোস্টার টোস্টার লিপটে টিপটে যাই করেন যে উনি একটা ইয়া করছেন ইয়া করছেন আর কে কি বিজনেস কার্ড ডিজাইন কার্ডটা অবশ্যই ভালো হয়েছে কিন্তু আপনার কালার ব্যালেন্স ঠিক হয়নি কারণ লোগোর কালার দিয়ে আপনার বিজনেসের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো করা উচিত ছিল বুঝেননি লোগোতে যে তিনটা কালার আছে না লাল নীল এবং আর একটা কালার এই তিনটা কালার আপনি ব্যাকগ্রাউন্ডেও দিতেন তাহলে সুন্দর হতো মানে কালার করবেন হচ্ছে লোগোর কালার দিয়ে যখন বিজনেস কার্ড করবেন না লোগোতে যে কয়টা কালার আছে সেই কয়টাই ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করার দরকার নেই লোগোটা হচ্ছে কি লোগোর কালার থেকেই সবগুলো ডিজাইনের কালার হবে তাছাড়া ডিজাইন খুব চমৎকার কিন্তু লোগোর কালারটা ব্যবহার করতে হবে হ্যাঁ মানে কালারটা হচ্ছে ইয়ে চেঞ্জ করে দেবেন কালার ব্যালেন্স এইভাবে করতে হয় আর কি একই রকমের কালার রাখতে কালার বেশি ব্যবহার করতে হয় না দুই থেকে তিনটা কালার ব্যবহার করেই পুরো ডিজাইন বিশ্বের সেরা সেরা ডিজাইন ডিজাইনারের বিজনেস কার্ড দেখবেন লোগোর কালার ব্যবহার করছে এক প্রথম থিওরি লোগোর কালার দিয়ে ডিজাইন করছে দুই থেকে তিনটা কালার ব্যবহার করছে কখনোই তার বেশি কালার ব্যবহার করে না দুই থেকে তিনটা কালার বেশি কালার ব্যবহার করবে না মূল মৌলিক কালার থেকে মূল কালার থেকে দুইটা আর আর একটা থাকে সাপোর্ট কালার সেটা অত গুরুত্ব না খুব হালকা দুই এক জায়গায় থাকে সে যাই হোক আচ্ছা এটা থাকলো এবার আসি আরও অন্য অপশনে অ্যাডজাস্টমেন্টের আরও কিছু বিষয় আছে লেভেল নিয়ে আলোচনা করছিলাম তো লেভেল আর দরকার আছে black and white photo filter channel mixer হ্যাঁ কালার লুক আপ ইনভার্স এগুলো সবই হচ্ছে রকমই আমরা অনেক সময় হচ্ছে গিয়ে হয় কি যে ফটো ফিল্টার বিষয়টা কি বুঝাই যে ওই যে আমি দেখাইলাম না সকালের বিষয় দুপুরের বিষয় রাতের বিষয় এটা অটোমেটিক কাজ করে এখানে অনেকগুলো অপশন দেয়াই আছে আপনার কখনকার খুল red orange yellow green blue এরকম কিছু রেডিমেড তৈরি করাই আছে এখানে একটা করে ক্লিক করবেন সেই অনুযায়ী এটার উপরে ইফেক্ট পড়ে যাবে পার্থক্য বোঝার জন্য দেখায় বোঝা যায় কিছু বোঝা যাচ্ছে না কারণ কি এটাকে চাইল্ড করিনি আমি এখন বোঝা যায় হালকা বোঝা যায় কিন্তু আচ্ছা এখান থেকে আপনারা যে কোনো ইয়ে করতে পারেন এখান থেকে কিছু আছে এগুলোর খুবই কম দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে এটা বিকেলের মতো হয়ে গেল না হ্যাঁ দেখেন এখান থেকে চেঞ্জ করা যায় রেড আছে ইয়েলো আছে মানে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে অ্যাডজাস্ট কালারটাকে ছবির কালারকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ফটো ফিল্টারটা ইউজ করতে পারি আর ইচ্ছা করলে এখান থেকে আপনার রং সিলেক্ট করে দিতে পারেন সেই রঙের সেই রঙটা এর উপরে একটু প্রভাব ফেলবে আর এখানে ডেন্সিটি আছে এটাকে আপনারা একটু ব্যবহার করে বেশিও করতে পারেন কমও করতে পারেন কম বেশি করে দেখতে পারেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে দেয় channel mixer. চ্যানেল মিক্সার বোঝানোর জন্য আরেকটু চমৎকার একটা অপশন আছে ওটা বোঝানো লাগতো এটা বাদ দেয় এটা বোঝানোর জন্য আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাপ্লাই ইমেজ যখন শিখবো তখন এই চ্যানেল মিক্সার সে শিখবো এখানে চ্যানেল মিক্সারেরই কাজ আছে বোঝা গেছে এখান থেকে আমরা শিখবো তারপরে এটা দেখব প্রথমে চ্যানেল সম্পর্কে তো ধারণা আছে এই যে channel RGB red green blue দেখেন কোনটাতে দেখেন রং বেশি পড়ছে দেখছেন আমি ফেরত যাই পেছনে আগে তো মূল ছিল এটা হ্যাঁ। তখন দেখেন কালারগুলোর সিস্টেম দেখেন কি ছিল এখন আমি যদি চ্যানেল মিক্সার যদি এটাতে ইউজ করি চ্যানেল মিক্সার যদি ইউজ করি তারপরে কি হয় এটাকে আমরা কমাই দিই এই চ্যানেলে গিয়ে দেখেন প্রভাব পড়ছে এই রেডের ওপরে হ্যাঁ। চরম প্রভাব পড়ছে আমরা করছি কি রেডের ইয়ে থেকে ব্লুর উপরেও প্রভাব পড়ছে অরেঞ্জের উপরে প্রভাব পড়ছে চ্যানেল মিক্সারে গিয়ে আমরা এই চ্যানেলের যে কালারগুলো আছে যে চ্যানেল মিক্সার এখানে একটা তৈরি হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে অটোমেটিক নিচে একটা চ্যানেল মিক্সার লেয়ার তৈরি হয়ে গেছে আমরা রঙের যে পার্থক্য আছে রেড গ্রিন ব্লু এই রঙের হচ্ছে গিয়ে হাইলাইটস এবং শ্যাডোতে এই রঙের ব্যালেন্সটা এখান থেকে চ্যানেল মিক্সার থেকে করতে পারি কম বেশি করে দিতে পারি রেড কমে যাচ্ছে বাড়তিছে রেড ঠিক আছে গ্রিন কমে যাচ্ছে বাড়তিছে এখানে এদিকে গ্রিনটা কমে যাচ্ছে ব্লু থাকতেছে শুধু এইখানেও তাই ব্লু কমে যাচ্ছে বাড়তিছে এইভাবে আর কি আমরা একটু উনিশ বিশ করে দেখি চ্যানেলে দেখেন কি পরিবর্তন হয়েছে গ্রিন পুরোটাই কালো হয়ে গেছে নাই মানে গ্রিন এখানে এই চ্যানেল মিক্সারটা আমরা আরো ভালোভাবে বুঝবো কখন যখন আমরা অ্যাপ্লাই ইমেজের কাজ করব ঠিক আছে আর অ্যাডজাস্টমেন্টের আর যে বিষয়গুলো আছে সেগুলো তেমন কোনটা গুরুত্বপূর্ণ আমি বলে দেই গ্রেডিয়েন্ট ম্যাপটা গুরুত্বপূর্ণ গ্রেডিয়েন্ট ম্যাপটা দেখায় দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ কি করে আমরা যে কোনো যদি ছবি নেই না ছবির হচ্ছে গিয়ে দেখেন দুইটা তিনটা জিনিস থাকে তো কি কি থাকে একটা হচ্ছে গিয়া হাইলাইট আর একটা শ্যাডো আর আর একটা মিড এই তিনটা জিনিস থাকে আমরা এখান থেকে তিনটা জিনিস তৈরি করতে পারি যেমন এখানে আমরা হাইলাইট তৈরি একটা কালার দিই এই কালারটা মনে করেন হাইলাইটেড ঠিক আছে আর মিডটনের একটা কালার দেই মিডটনের কালার দিলাম সবুজের ভিতর থেকে একটা কালার দিলাম এটা মিডটন হলো শ্যাডোর একটা কালার দেই শ্যাডো হচ্ছে সবুজের ভিতরে ডার্ক দিলাম ঠিক আছে আমার মিডটনটা একেবারে হালকা হয়ে গেছে এটাকে আরো ডার্ক করতে হবে ঠিক আছে এইভাবে আমরা হাইলাইট মিডটন এবং শ্যাডো এখান থেকে গ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারি এখানে অটোমেটিক কিছু দেয়া আছে এগুলো ইউজ করে দেখতে পারেন দেখেন হুম Thank you. আচ্ছা এরপরে কি আছে ইনভার্ট ইনভার্ট কিছুই না এটা উল্টায় যায় কন্ট্রোল আই চাপলে যেটা হয় দেখাইছিলাম উল্টে যায় এটা কন্ট্রোল আই কন্ট্রোল আই চাপলে লেয়ার জাস্ট লেয়ার সিলেক্ট রাখে কন্ট্রোল আই চাপলে এটা উল্টে যায় মানে শ্যাডো হাইলাইট হয় হাইলাইট শ্যাডো হয় উল্টে যায় মানে ক্লিন হয়ে যায় এটা কিছুই না আর এগুলো তেমন এটা একটা গুরুত্বপূর্ণ আছে এটা হয় কি যে সাদা কালো করে প্রথম কাজ যেটা করে এটা করে সাদা কালো করে এবং এই মিডটোন আর হাইলাইট ছাড়া অন্য কোনো কিছু রাখে না জাস্ট মিডটোন এবং হাইলাইটস থাকে এটা এটা কোথায় কোথায় ব্যবহার করা যায় এটা আমরা ব্যবহার করতে পারি কোন জায়গায় যে ফাইল ওপেন করি একটা ছবি ওপেন করি এই যে ছবি মানুষের ছবির ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার হয় আসলো একটা ইফেক্ট এই ধরনের আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি এটাকে যদি এটাকে আমরা ইয়াভাবে ব্যবহার করতে পারি মাল্টিপাই কিংবা এর ব্লেন্ডিং করে দিয়েও ব্যবহার করতে পারি নিচের লেয়ারের সাথে দেখি তো কোনটাতে ভালো লাগে এটাতে ভালো লাগতেছে পার্থক্য কি এই যে উঠে দিয়ে এটা রাখে ঠিক আছে এটা একটু আমরা অপাসিটি ফি কমা দিয়েও কাজটা আরও করতে পারি একটু পেন্টিং ইফেক্ট আসছে না একটু পেন্টিং ইফেক্ট আসছে এ শুধু শ্যাডো আর হাইলাইটটাকে রাখছে আর বাকি মিড টোনকে গাইড করে দিচ্ছে গাইড হ্যাঁ। করে দিয়ে এই দুই জায়গার উপরে ইফেক্ট ফেলে এই কাজটা করছে আর কি আমরা সলিড কালার দেখিনি তাই না সলিড কালার দেখবো এখন কয়টা বাজে তাহলে সলিড কালার দেখাই আচ্ছা একটা ছবি নিয়ে আসি মডেলের ছবি নেই সলিড কালার হ্যাঁ। হ্যাঁ। দিয়ে অনেক কাজ করা যায় মাই সেকেন্ড আমি কালকে একটা ভিডিও দেখলাম এটা হবে সাদা কালো রাখি কি লাল কালার এত কিউট লাগলো এটা তো কলকাতার নায়িকা না হ্যাঁ। রায়মা সেন নাকি না না আচ্ছা এখানে আমরা এটাকে সাদা কালো ছবিকে রঙিন করার ক্ষেত্রে আমরা সলিড কালারের ব্যবহার করতে পারি হ্যাঁ অনেক কাজই করতে পারি প্রথমে আমি সলিড কালার নেই যে কোনো একটা সলিড কালার নেই ওকে করলাম দেখেন উপরে একটা লেয়ার পড়ে গেল ঠিক আছে হ্যাঁ। এখন এটাকে যদি আমি কালার দেই কি হলো পুরোটা কালার হয়ে গেল তাই না আমরা তো এক এক করে কালার করবো হ্যাঁ, কোথায় কোথায় কোন কালার করবো প্রথমে স্কিন কালার দেই স্কিন হ্যাঁ, কালার কি হয় হ্যাঁ স্কিন কালার সাদা হয় এই প্রথম শুনলাম আমি নতুন অভিজ্ঞতা আমার স্কিন কালার স্কিন কালারই হবে ওই তো স্কিন টাইপের এটা স্কিন মনে করেন আর একটু নিচের দিকে দেই স্যার নিচেরটা ওই তো নিচেরটা স্যার ওটা আরো এদিকে সাদার দিকে নিয়ে হালকা হ্যাঁ। আরো আচ্ছা ওকে হ্যাঁ। এটা হ্যাঁ। এটা স্কিন কালার হলো তো তাই না আচ্ছা স্কিন কালার এটা রাখলাম এখন দেখেন মাস্ককে আচ্ছা। যদি সিলেক্ট করে যদি কন্ট্রোল আই চাপি তাহলে কি হয় কালো হয়ে গেল এখন যেখানে যেখানে এই রং দরকার আমরা সাদা ব্রাশ করলে তো সেখানে সেখানে ওই রংটা আসবে আসবে না আমি এখন ব্রাশটা সিলেক্ট করি কোথায় আমার ব্রাশ এই যে ব্রাশ সিলেক্ট করে এখানে জাস্ট সাদা রং করি এই কোথায় সাদা সাদা হয়নি কালো হয়েছে এই রংটা করি ঠিক আছে কি হচ্ছে দেন এইভাবে আস্তে আস্তে পুরোটাই আপনি দিয়ে দেন পুরোটাই আপনারা স্কিন দিয়ে দিলেন মনে করেন প্রথমে ঠিক আছে এটা দিলাম স্যার স্কিনটা বেশি ভালো লাগে মনে হচ্ছে অতিরিক্ত আচ্ছা করে দিছে তোরা করে স্কিন চেঞ্জ করে নেন কোনো সমস্যা নাই আপনি কেউ কিছু বলবে না তাও হবে এটা অনেক সময় নিয়ে করতে হবে আমি সময় নিয়ে করতে পারতেছি না আরো সিলেকশন আরো সুন্দর করে নিয়েও করা যায় সময় লাগতেছে এটা করতে তবে দেখা যায় কিভাবে কাজটা করে আর কি তাহলে জুয়েলারিতে ভর্তিছে না তো না স্যার জুয়েলারিতেও ভর্তিছে একটু মানে ভুললে পরে আবার কালো রং দিয়ে ডিলিট করে দিবেন সমস্যা কি এখানে গেল ঠিক আছে মনে করেন স্কিন টাইম করলাম এটা স্ক্রিন করলাম স্ক্রিনে রং করলাম একটা বহু ঝামেলা আর ওই ঝামেলাতে আমি যাবোই না আমি শুধু দেখাই দিই নিখুঁত ভাবে আস্তে আস্তে আস্তে আস্তে করতে হবে আচ্ছা আমি একটা নতুন সলিড কালার নেই আবার করবো কি এখানে যাব সলিড কালার নেব নেয়ার পরে সলিড কালারে আমি এই কালারটা নেই না যে কোনো একটা কালার নিলাম স্যার আমি হাতের কালার হ্যাঁ, হ্যাঁ, ওটা অনেক ঝামেলা তারপর কি করব এই যে মাস্কে গিয়ে কন্ট্রোল আই আই চাপার পরে আমি শাড়িতে রং দিই আমি শাড়িতে রং দিই ইয়ে, শাড়িতে শুধু সবুজ এই বাইরে গেল বাইরে যাওয়া যাবে না সিলেকশন করে নিয়ে কাজ করলে আরো ভালো হবে বড় হয়ে গেছে সিলেক্ট করে নিয়ে কাজ করলে তাড়াতাড়ি বাইরে চলে যায় তাছাড়া ভেতরে দেওয়ার জন্য এইরকম আমি দিলাম ঠিক আছে এটা তো দিলাম এবার আর একটা নেই সলিড কালার কি করব রেড রেড নিলাম রেড হ্যাঁ, নিলাম আরে আই দেই এবং এখানে করে কি কালার দিয়ে দেই এবং করব কি এই যে এখান থেকে সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে সলিড কালার এই সলিড কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কালার অপশনটা চলে আসে না স্যার তারপরে আবার একটা কালার নেন না কোথায় কালার নেন মানে কন্ট্রোল আই চাপার পরে আবার কালার নেন কন্ট্রোল আই চাপার পরে জাস্ট ব্রাশ নেই এখান থেকে ব্রাশ নিয়ে সাদা রং করে দিলে যেখানে সাদা করি সেখানে রংটা আসে আচ্ছা স্যার এবারে হে লাজুক তুই এগুলো তো ভালো পারবি লিপস্টিক <laughs> লাগানো সমস্যা হচ্ছে ঠোঁট ফেটে গেছে ঠোঁট ফেটে গেছে ঠোঁটটা আরো ভালো করা লাগতো সেটা এই কাজগুলো আমরা করব হচ্ছে গা না না ইলাস্ট্রেটরে কেন এটা ফটোশপেরই কাজ ফটোশপেই করব কিন্তু একটা প্রজেক্টে করব ফটো রিটাস ওই প্রজেক্টের নাম এইভাবে এটার ছবি দেবো ঠিক আছে এবার আর একটু ছবি দেয় বেশি বাড়ছে একটা সলিড কালার নেই দেখি তো কি হয় আবার ওই এক কাজ করি নিচে নিচে কালার এই যে ব্রেন ব্রেন অপশন হ্যালো ফোন হ্যালো জি ভাই হ্যাঁ ক্লাস করাচ্ছি আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন রাখা তো ছোট হলো কি জন্য রাষ্ট্র বড় করে দেয় মানে নিগুত করা লাগবে এটার হচ্ছে ভিতরে একটু ইয়ে দেওয়া লাগতো কালার দেওয়া লাগতো কালার কি আমি বুঝাই বিষয়টা কই যে এখান থেকে আমার সিলেক্ট করা লাগতো এখানে এটা সরি এটা সিলেক্ট করা লাগতো আমি যদি এটা সিলেক্ট করে এর ভিতরে একটু অ্যাশ কালার দিয়ে দেই তাহলেই হবে এ কালার আমরা যে কালার মুডটা দিচ্ছি এটা হচ্ছে কালার ব্লেন্ড যেটা দিচ্ছি সেটা কালার এই অ্যাশ কালারে কালার ফেলে সাদা কালারে কালার ফেলে না যেহেতু এখানে সাদা কালার আছে ও কালার ওখানে ফেলতেছে না শুধু অ্যাশ কালারটা এই কালার ফেলে এই জন্য আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি এটার ভিতরে একটু অ্যাশ কালার দিতে পারি তাহলে এর ভিতরে রংটা ধরবে ক্যাজুয়ালি একটা সিলেক্ট করলাম এই জায়গাগুলো সিলেক্ট করে দিতে পারি করে এটাকে একটু আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে থেকে এই যে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট থেকে ব্রাইটটা কমায় দিই হবে হয় না হবে না ক্যান্সেল করি এখান থেকে কালার দিয়ে দিই এবার হচ্ছে এবার এই কালার নেবে এটাতে সিলেক্ট করি সাদা নেই এবং এর উপরে রং দিয়েই দেখি কি হয় এবার নিচ্ছে এর আগে এ কালার নেয়নি এখন দেখেন এ কালারটা নিচ্ছে বাইরে চলে যাচ্ছি বারবার Thank you. ঠিক আছে এইভাবে রং করে দিবেন আর যদি আগের রং কোনো রং চেঞ্জ করতে চান কি করবেন শাড়ির রং চেঞ্জ করতে চাচ্ছি তাহলে কি করব যে সবুজ যে সবুজ যে কালার দেখা যাচ্ছে না এই কালারের উপর ডবল ক্লিক করব তাহলে এখানে কালারের অপশনটা আসবে আমি এই কালার দেয় ওকে কালার চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন আমি লাল চেঞ্জ করি লালটাকে আমি একটু ম্যাজেন্ডার মতো নিয়ে আসি হলো না চেঞ্জ একটু চেঞ্জ করলাম হয়ে গেল এইভাবে দিতে পারি আমরা এটা সিলেক্ট রাখি সিলেক্ট রাখার পরে এখানে দেই ঠিক আছে আস্তে আস্তে আস্তে আস্তে পুরোটা এইভাবে সাদা কালো ছবি রঙিন করবেন আগে প্রথমে নেবেন কি যেটা ঝামেলা কম সেই ধরনের ছবি খুঁজে বের করবেন এটা ঝামেলা বহু না সাদা কালো ছবিকে রঙিন করতেছি সাদা কালো ছবি ছাড়া হয় কেন হ্যাঁ দেন এখান থেকে অন্যগুলো বন্ধ করে দেন যে খালি লিপস্টিক গুলোই রাখেন না না কালারিং ছবিকেই অন্য চেঞ্জ করা কালারিং কিছুক্ষণ আগে তো হিস্টোরি ব্রাশ টুলসে দেখালাম না হ্যাঁ সেই লিপস্টিক আছে শুধু সেটা শুধু দেখালাম কালার রিপ্লেসমেন্ট টুলস ব্রাশের কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে আমরা এটা কালার চেঞ্জ করে দিতে পারি এখানে ফরগ্রাউন্ডে যে কালার দিবেন ওই যে যেখানে ব্রাশ করবেন সেই কালার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এই সলিড কালার দিয়ে আরো অনেক কাজ করা যায় এটা তো গেলে একটা কাজ আরো অনেক কাজ করা যায় সাইড ওপেন সময় শেষ তাই না হ্যাঁ। So much şey. Solid color. Okay. Brush একটা বার্থ সার্টিফিকেট পিকচার এ টু সবকিছু নিচ্ছে কোনো প্রবলেম হবে ও আচ্ছা তুমি তো আগে করছো আমার আমি শাস্তি করলাম না ব্রাশ দেখেন আমি একটা সলিড কালার নিয়ে এখানে একটু ব্রাশ করলাম এটা ব্রাশটা দিয়ে খুব ঘুরায় দিই okay solid colour colour change করবো ভাবতে কোন কালারে ভালো আসে এই কালারে ভালো লাগতেছে আচ্ছা এরপরের দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকে আর না আরো অনেক বিষয় আছে মাত্রা কিছু না এ সাথে আপনি